আল্লাহ একটু পাইলা এই জন্যই কোরআনে বলছে ইন্দাল্লাহ সাবেরি নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি ওয়ামাল মুসাল্লিন এবং নামাজির সঙ্গে আছে এটা পুরা কোরআনের এক জায়গাও নাই তুমি ডাকবার কইরা ধৈর্যের সাথে নামাজের সাথে কিন্তু শেষে আমি না ধৈর্য সিদ্ধের সঙ্গে থাকি কেন কইরা না মাল মুসাল্লি সুবল ঠিক না কেন তুমি কইলা না যে আমি নামাজির সাথেও থাকি ইন্নাল্লাহ মাহাসাবেরি নিশ্চয়ই আমি সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি আর দেখি মাল মুসাল্লি নেই ইন্নাল্লাহ মা সাবিরিন কোরআনের এক জায়গায়ও নাই কেন নাই নমাজ দেখানো যায় নমাজ ইমাম হোসাইনের তাবুতেও পড়ে নমাজ এজিদের তাবুতেও পড়ে কিন্তু ধৈর্য তো দেখানো যায় না রহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين যারা ইমান এনেছ তারা আল্লাহকে ডাকো ধৈর্য সহকারে এবং সালাতের সাথে ধৈর্য এবং সালাতের সাথে তোমার আল্লাহকে ডাকো সবরে বা সালাতে সবরের সাথে এবং ধৈর্যের সাথে খেয়াল করল ইন্দ্রাল্লাহ মা সাবেরি হায় এটা কি আল্লাহ এইখানে দেহি করল না নিশ্চয়ই আমি ধৈর্য ধৈর্যশীলদের সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি নামাজির লোকে আল্লাহ থাকে না পুরা কোরআনের এক জায়গাও পাই নাই ইন্নাল্লাহ মাল মুসাল্লিন পাই নাই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আল্লাহ কেন থাকেন ধৈর্য দেখানো যায় না আমার সামনেই বসা আমি তার ধৈর্য বুঝতে পারব না কিন্তু নামাজ আমি বহু উঠছেন দেখুন তার উঠা তার উঠায় বসায় রুকু শেষ দায় বুঝতে পারুন না সে যাই পড়ুক ওইটাই আমরা বুঝি যে নমাজের অঙ্গভঙ্গি না থাকলে নমাজ আমরা বুঝি না সোভানুরবেল আচিম সোভানুরবেল আচিম কয় না ওই ইয়ে যে রুকুতে যায় না আর সেজদা দিয়ে সেজদা গিয়ে কি কয় সোভানুরবেল আয়াল সোভানুরবেল আয়াল সেই আয়াল আকিমকে আল্লাহ পাইবা এই নামাজি খারাই আর উঠা বহা করতে আর আজিম আর আইলে কই তুমি আল্লাহরে আয়লা করে বানাইবা এত সহজ আল্লাহরে পর এই যে একই একসমি আল্লাহ মানে হামিদা এখন উক্ত নমাজ পড়তাম হায় হায় খালি সেটার মধ্যে কই আইলে আইলে আল্লাহ একটু পাইলা এই জন্যই কোরআনে বলছে ইন্না আল্লাহ মা সাবেরিন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি মাল মুসাল্লিন এবং নামাজির সঙ্গে আছে এটা পুরা কোরআনের এক জায়গাও নাই অথচ ডাকবার গইল ইয়া আয়ুহাল্লাজিন আ মানুষ তাইউ হে ইমানদারেরা তোমরা বেশ্বাপনি বৎসলা আছে তোমরা আল্লাহকে ডাকো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মা সাবেরি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে তুমি যাকবার কইরা ধৈর্যের সাথে নামাজের সাথে কিন্তু শেষে কই না আল্লাহ মা আমি না ধৈর্য সিদ্ধের সঙ্গে থাকি কেন কইরানা ওয়া মাল মুসাল্লিন সুবল ঠিক না কেন তুমি কইলা না যে আমি নামাজির সাথেও থাকি ইন্নাল্লাহ মাসাবেরি নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি এবং নামাজির সঙ্গেও থাকি আর দেখি মাল মুসাল্লি ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়ামাল মুসাল্লিন কোরআনের এক জায়গায়ও নাই কেন নাই নমাজ দেখানো যায় নমাজ ইমাম হোসাইনের তাবুতেও পড়ে নমাজ এজিদের তাবুতেও পড়ে কিন্তু ধৈর্য তো দেখানো যায় না বুঝছ সুতরাং ধৈর্যটাই নেই আবার চূড়া মানে যে তেইশ নম্বর আয়াতে বলতেছে বা একটা ভুলে গেছিলাম যে তারাই মুসল্লি যারা দায়নি সালাতের উপর দাঁড়িয়ে আছে যে দায়নি সালাত মুসল্লি তো দায়নি সালাদ কি তাহলে সালাত আছে তাই দায়নি সালাতও আছে ওয়াক্তিয়া সালাদ যদি উঠা বসায় হয় তো ডায়েরি সালাদ কেমনে পড়ুন টাইমি মানে কি সব সময় সব সময় যে সালাতের মধ্যে আছে সেই মুসলমান ওখানে আমি প্রাকৃতিক কাজে আমার যাইতে হবে গোসল করতে হবে পেশা পায়খানা করতে হবে অনেক কিছু একটু তো বলেনি বলছে যে চব্বিশ ঘন্টা ডাইনি সালাতের মধ্যে আছে তিনি মুসল্লি এখন এই যে আমি নমাজ পড়ব আবার বলতেছেন রাব্বুল মাসে কেবল মাগরেবে লাহু পূর্ব পশ্চিমের যে দিকেই তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ এটি কি কয় কোরআনে রাব্বুল মাসেকে ওয়াল মাগরেবে পূর্ব পশ্চিমের যেখানেই তাকাও লাহা কিচ্ছু নাই ইল্লা একমাত্র হু তিনি ছাড়া কিচ্ছু নাই আল্লাহ সব দেহি তোমার তুমি কো আমি ছাড়া কিছু নাই সবই দেখি কিন্তু তোমারই তো দেখি না এটা বুঝাও না পুলিশ কয় ফাটকা থাপা দিয়া ধরো দৃঢ়ভাবে ধরো মজবুত ভাবে ধরো ওয়াকিল উকিল ধরো হাকিমের কাছে যে বাচ্চা উকিল লাগবো না নিজে খারাপ করলে ওহাবি কেউ নিজেও কম যায় ওহাবি উল্টা পাল্টা করে হারিবা anh mà উকিল ধরো যদি দেখতে চাও যে পূর্ব পশ্চিমে আল্লাহ ছাড়া কিছুই নাই তুমি যে দেখো না এটা ভালো করে বুঝি তাই দেখবার চাও ফাঁকা খেজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল ধরো পীর থাকবো কই পীর তো পার্সি শব্দ নামাজ তো পার্সি শব্দ ľudia to paši, že to kúra nenáma, to nejdodelné, ja to salaciam. thank you